হ্যালো গাইস হেজকান্ডেড ম্যামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম সো আজকে কোনো কোনো টিপস আর কি কোনো রকম আর কি একটি টিপস নিয়ে হাজির হয়েছি সো টিপসটি হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব যারা ইউটিউবিং করেন যারা ছোটোখাটো বড়োখাটো ইউটিউবার যাই হোক আমিও একজন ছোটোখাটো ইউটিউবার আপু কথা পারবো না সো যারা ইউটিউবিং করেন তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটি হান্ড্রেড পার্সেন্ট লাগবে সো যারা থাম্বেল ইউজ করেন যারা থাম্বেল ইউজ করতে চান তাদের জন্য তারা তাদের জন্য অ্যাপ্লিকেশনটি লাগবে সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেল লেপ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাপ্লিকেশন এটা হচ্ছে পিক্সেল লেপ সো আপনারা চাইলে প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে দেবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা পারলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি অফেন করতে হবে আপনি অ্যাপ্লিকেশনটি যখন অফেন করবেন দেখাচ্ছি কীরকম আসবে গাইজ আমি কিন্তু একটি কথা বলতে ভুলে গেছি যে সরি একটি কথা না অনেকগুলো কথাই যাই হোক বলছি যে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে এরকম চলে আসবে আপনাদের চলে আসার পর আপনারা কীভাবে ভিডিও বানাবেন আপনি কী কী ধরনের ভিডিও বানাবেন সো আমি একটা ভিডিও একটি সরি ভিডিও না ফটো থাম্বেল ইউজ করবেন কীভাবে সো আমি নিউ টেক্সট দেখুন নিউ টেক্সট দিয়ে আর কি একটা থাম্বেল বানাই সো থাম্বেলটা আমি এটা ইউজ করছি এইটা ইউজ করছি আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবেন ব্যাকগ্রাউন্ড করার জন্য আপনারা এনেবেল করে দিতে হবে এখানে যে এনেবেল করে দেওয়ার পর ভাই আমি একটু কাজ দ্রুত করতেছি কারণ ভিডিওটি লং হয়ে যাবে যদি কথা অনেক বলতে যাই কিন্তু কথার মাঝে কিছু শেখার নাই কথার মাঝেও আছে না বললাম নয় কারণ কথা আসলে কথা বলে ভিডিওটি লং হয়ে যাবে আমি চাই না ভিডিওটিও লং করব আমি যেভাবে করতেছি আপনারা একবার ওখানে ঢুকে দেখবেন অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে পারবেন এই দেখুন আমি একটা থামে বানাচ্ছি আপনারা জাস্ট দেখবেন যে ওকে তারপর স্টাইল করবেন কীভাবে এখানে স্টাইল দেখতে পারবেন স্টাইলে যদি আপনি স্টাইল করতে চান স্টাইলেও হয়ে যাবে আবার ফন্ট সাইজ কীরকম করবেন সেটাও আপনারা চাইলে করতে পারেন এখান থেকে ওকে দেখুন করতেছি তো অনেক সুন্দর সুন্দর দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা যদি আমার বিশ্বাস যে আপনারা যদি অ্যাপ্লিকেশনটিতে ঢোকেন অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে কেননা অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করি আমি যে থাম্বেলগুলো দেই আমার সবগুলো আমার এই এখান থেকেই দেওয়া থাম্বেল তো দেখুন এখানে ফন্ট কিন্তু অনেক অনেক রয়েছে তারপরে এখানে আপনারা স্টিক ইউজ করতে পারবেন যে কোনো স্টিক ইউজ করতে পারবেন তারপরে আপনারা এখানে যে কোনো ইন্ট্রো আসলে এই যে এইটা কিন্তু অনেকে ইউজ করতে পারা চায় কিন্তু অনেকে পারে না এইভাবে আপনারা ইউজ করতে পারবেন নো প্রবলেম তো এরকম আপনারা যাই হোক যেটা পারেন ইউজ করতে পারবেন তারপর এই যে স্টিকের কালার এটা আপনারা বিভিন্ন কালার করতে পারবেন তারপরে আরও অনেক অপশন আছে এখন যাই হোক আপনি যে ফটোটা করলেন এখন সেভ করবেন কীভাবে সাইজ কত দেবেন অনেকে আছে যে সাইজ দেয় না খালি সেভ করলে লাগে হয় সরি ভাই সেভ করলে হয় না আপনাদের খালি সাইজটাও দিতে হবে সাইজ দেওয়ার জন্য আপনাকে যে করতে হবে প্রথমে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম চিহ্ন এই চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন save image save as image so save as ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে এইখানে ক্লিক করেন করার পর এখানে আপনি কাস্টমার দেবেন কাস্টমার দেওয়ার পর এইটা ঠিক রাখবেন এই ব্যালেন্সটা ঠিক এটা ওয়েটটা ঠিক রাখবেন হাইটার এখানে করে দেবেন সাতশো বিশ সাতশো বিশ করে দিলেন সরি সেভ এখন আপনার এটা সেভ হয়েছে সো দেখি গ্যালারিতে দেখে আসি সেভ হয়েছে কি না দেখি দেখুন সেভ হয়েছে দেখতে পাচ্ছেন সেভ কিন্তু হয়ে গেছে সো এটা একটা ইয়ার সেভ হয়ে গেছে দেখুন আমি একটা থাম্বেল মেক করছিলাম আর কি একটা আর্নিংয়ে কিন্তু ভিডিওটি দিতে পারিনি কারণ একটু প্রবলেমের জন্য যাই হোক দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে সো এটা একদম ইউটিউব থাম্বেলের সাইজ তো এই সাইজটা অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করবেন সো ভিডিওটি আর লং করবো না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে ভাই গুড বাই